আমাদের নবী হচ্ছেন পৃথিবীর শেষ নবী না আমার নবীর পরে কি আর কোন নবী আসবে না আমার নবী বলেন আমি কোথায় যাচ্ছি আমি তার আসবো না আমার দায়িত্বটা পালন করবে আমার উম্মত এই জন্য আমার শ্রেষ্ঠ উম্মত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাল আমার নবীজি পৃথিবীতে এসেছিলেন কোনো কাজ নিয়ে ভালো কাজের আদেশ দেবে খারাপ কাজ থেকে মানুষকে পালন করবে এই দায়িত্ব আমার নবীর উম্মত পালন করে এই জন্য আল্লাহ বলেন এই নবীর উম্মত হল শ্রেষ্ঠ উম্মত চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ এই জন্য ভালো কাজের আদেশ খারাপ কাজ থেকে নিষেধ সর্বোত্তম পৃথিবীতে বেশিভাবে করেন ওলামা এখানে কারা কারা করেন ওয়াজ মাহফিল কারা করতেছে কিতাব কারা কারা লিখতেছে তাফসির কারা করতেছে হাদিসের পানি কারা শোনাচ্ছে কথা বলেন না কারা বলেন ওলামায়ে কারাম কিন্তু বিনিময়ে কি নিচ্ছে আজকে ওলামায়ে কারাম দিনের দাওয়াতকে পৌঁছে দিচ্ছেন আপনারা ওলামায়ে কারামকে কত লক্ষ টাকা ফিস দিয়েছেন বলেন না নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য আমার রাসূলের নায়েবেরা আল্লাহর দ্বীনকে প্রচার করতেছে কেউ কারো কাছ থেকে দাওয়াত চেয়েছে কারো কাছ থেকে টাকা চেয়েছে আমি কি আপনাদের কারো কাছ থেকে টাকা চেয়েছি না কারো কাছ থেকে দাওয়াত চেয়েছি শুধুমাত্র আমার নবীর হওয়ার জন্য আমার নবী বলেছেন আল ওয়ারাসাতুল আমার আলেম হচ্ছে আমার এর চেয়ে আর কি হতে পারে আমার আমার তো আমাদের তো টাকা পয়সার দরকার নাই ঠিক কিনা বলেন আমার আসল যে সার্টিফিকেট দিয়েছেন যে সনদ দিয়েছেন এটা যদি আমি মাথায় নিতে পারি আমি এর যে সামান্য যদি পেতে পারি আমার আর কি লাগে আমার তার কিছুই দরকার নাই ঠিক কিনা বলেন নিঃস্বার্থভাবে ওলামা একরাম আমার নবীর দাওয়াতে কাজ চালিয়ে যাচ্ছেন আমার রাসুল বলেছেন এরাই হচ্ছেন আমার ওয়ারিস আমার উত্তর শরীর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এটা সত্যিকারের আলেম হতে হবে কি হতে হবে লুবি ওলামা ইসু থাকার জন্য পদের জন্য যারা বিভিন্ন মিথ্যা ফতোয়া দেয় যারা দালালি বা দালালি করে এরা কি আমার নবীর উত্তরসূরি হতে পারবে অনেক এটা একটা এই চেয়ার অনেক একটা ভয়ঙ্কর চেয়ার ভালো হলে তো আকাশের তারা আর খারাপ হলে তো একদম জাহান নামের এই পোশাক এটা অনেক কঠিন এই পাগড়ি টুপি এই মেহরামের চেয়ার এটা আমার রসুলের আমার আল্লাহর কাছে একটাই দোয়া করি কিছুই চাই না পৃথিবীতে আমি যদি আমার নবীর ওয়ারিশ হতে পারি এইটাই তো আমার জন্য নাজাত এবং যারা আমাকে ভালোবাসেন যারা এখানে নামাজ পড়েন আপনাদেরকে সাথে নিয়ে যেন আমার নবীর পাশে আমার নবীর উম্মত হিসাবে পরিচয় দিতে পারি এইটাই তো আমাদের আশা নাকি অন্য কিছু কিছু আল্লাহ আমাদেরকে কবুল করো বলে আমি বলতে চাচ্ছিলাম আমার নবী তো আর আসবেন না এই দায়িত্ব ওলামাই গ্রামকে দিয়ে গেছেন আপনাদের মতো উম্মতকে দিয়ে গেছেন আমার নবীর কাজ আমাদেরকে পালন করতে হবে